হ্যালো বন্ধুরা সৌরজগৎ এবং তার আটটি উপগ্রহ সম্পর্কে আপনারা জেনে থাকবেন গ্রহগুলো Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto সূর্য থেকে তাদের দূরত্ব তাদের উপগ্রহ তাদের গতিবিধি সম্পর্কে অনেকেরই ধারণা নেই তাই আজকে বুধ গ্রহ সম্পর্কে আলোচনা করব চলুন দেরি না করে শুরু করা যাক বুধ গ্রহ সৌরমণ্ডলের প্রথম গ্রহ সূর্য থেকে ক্রমান্বয়ে পিছনের দিকে এবং ক্ষুদ্রতম গ্রহ এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ এর কোনো উপগ্রহ নেই এটি সূর্যকে প্রতি আটাইশ দিনে একবার প্রদক্ষিণ করে বুধ গ্রহকে পৃথিবী থেকে সহজে দেখা যায় না কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য মাত্র আটাইশ দশমিক তিন ডিগ্রি কেবল সকাল সন্ধ্যায় ক্ষীণ আলোয় এটি দৃশ্যমান হয় বুধ গ্রহ সম্পর্কে তথ্যের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম বুধ দেখতে প্রায় চাঁদের মতো কারণ চাঁদের মতো এই গ্রহে রয়েছে প্রচুর খাদ এতে কোনো বায়ুমণ্ডল নেই নেই কোনো প্রাকৃতিক উপগ্রহ কিংবা চাঁদ এর একটি লৌহ কেন্দ্র হয়েছে যাতে উৎপাদিত চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের তুলনায় শূন্য দশমিক এক পার্সেন্ট অধিক শক্তিশালী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে এটি অনেক উষ্ণ একটি গ্রহ রোমানদের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছিল মার্কিউরি কারণ তাদের দেবতা ছিল পৌরাণামিক কাহিনীতে মার্কিউরি বুধ হল জুপিটার বৃহস্পতি ও তার পুত্র বুদ্রোহকে গ্রীষ্মরাজ টিবল নামে ডাকত যার অর্থ দ্বারায় দ্যুতি প্রদানকারী প্রাচীন ভারতীয়রা এর নাম দিয়েছিল বুধ পৃথিবীর মতোই এর কঠিন ভূপৃষ্ঠ রয়েছে বিষুবীয় অঞ্চলের ম্যাপে এর বেশ চার হাজার আটশো উনসত্তর কিলোমিটার বুধের উচ্চ গণত্বের মূল কারণ এর কেন্দ্রে অনেক বড় এবং লৌহ সমৃদ্ধ আমাদের পৃথিবীর কেন্দ্রে যেখানে সতেরো পার্সেন্ট যেখানে বুধের বিয়াল্লিশ পার্সেন্ট কেন্দ্রের পৃষ্ঠ থেকে চারপাশে ছয়শো কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ম্যান্টেল যা একটি বালিকণার সিলিকনের আবরণ বিজ্ঞানীরা মনে করেন বুধের সাথে অনেক আগে কয়েক কিলোমিটার ব্যাস বিশিষ্ট একটি বস্তুর সংঘর্ষ হয়েছিল যার কারণে ম্যান্টেলের বেশ কিছু অংশ খসে পড়ে যায় ধারণা করা হয় এই কারণেই বর্তমানে কেন্দ্রের তুলনায় মেন্টেলের পুরুত্ব এত কম ধারণা করা হয় বুধের ভূতত্বের পুরুত্ব প্রায় একশো থেকে দুশো কিলোমিটারের মধ্যে বুধ গ্রহের নিকটতম তাপমাত্রা দু থেকে তিন হাজার কেলভিন ছিল ধারণা মতে এই তাপমাত্রা দশ হাজার ক্যালভিনের উপরে হতে পারে বুধ গ্রহের বিভিন্ন তথ্য পরীক্ষা করে দেখার জন্যে একটি মহাকাশ যান পাঠানো হয়েছে যার নাম মেসেঞ্জার ভবিষ্যতেও আরেকটি যান পাঠানো হবে যার নাম হবে ব্যতিক্লম্ব বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্যগুলোর মধ্যে আপনারা কোন তথ্যটি আগে থেকে জানতেন আমাকে কমেন্ট করে জানাবেন মহাকাশের অজানা তথ্য এবং সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কোন গ্রহ সম্পর্কে আগে ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানান তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ